ಹಲೋ ಬೈಯೆ এও চিন্তা বড্ডা গা গা কি গাবি গা এই তুমি কাম করছো এগুলো এগুলো কোনো কাম করছো রে তুমি কি কাম করছি তুমি আমার ড্যাডিকে ফোন দিছো দে কেন ফোন দিয়ে ফ্যাস কেন লাগাইছো দে তো আর জীবন নষ্ট করে বলা তুই তোর ঘর বাড়িয়ে কেউ রায় কল নদী বিছান নদী নে তুমি যে আমার ড্যাডিকে বলছো আমি তোমাকে মারছি তোমাকে যদি আমি মারি তুমি বাঁচবে বাঁচবে মানি মাই জিগিন দিউম জিগিন তোরে দিউম মাই মানে বেয়াদিবিকে ঘর তোমাকে আমি একটা কথা বললে তোমাকে আমি জীবনও মারছি আমি তো তোমার সাথে মাঝে মাঝে দুষ্টামি করছি তুমি তো ভালোবাসো বুঝো না এই দুষ্টামি দিয়ে আরে ফোন মারি দিয়ে দেরি দেরাত আরে দেরাত বলে দিয়ে দেরি তুমি আমার ড্যাডিকে কেন ছোট ছোট বলতে গেলে আমি তো তোমার সাথে দুষ্টামি করি তোমাকে ভালোবাসি তা এই জন্যই নে এলে ভালোবাসি যদি আরে ফোন মারি দিয়ে খাল বানাই লাগিয়েছ আর ফড়িবে ভাই তুমি এখন কোটাই আই এখন শহরত নাই আল্লাহকে তার কইনা করিস শহরে নাই মানে কোটে গেছো কেটে বনবাস গেছো কেন কোনো এখন কক্সবাজারে চিগুরি বেললাই কক্সবাজার উমা তুমি কষ্ট কক্সবাজার গেছো রে কি বেড়ি নিয়ে মাইয়ে নিয়ে গেছো মনে ওইসা মাইয়ে লেগে যায় রাই তোর মতো নেস্টি না রে মাদার এই এখন আরেক নয়া গিয়ে স্ক্যান্ডাল বাড়ি আর কেন উল্টা পাল্টা হতাই কিন্তু তোমার সাথে কি তোমার বউ গেছে ভাবি না তার মানে তো তুমি গেছো রে আই দুজন আই মাইয়া লেখে যাই ওটা ফালতু কথা হতে না আরেক কথা বাইর তাহলে তুমি একলা কি রে তুমি একটু আগে বলছো যে তুমি একলা গেছো ওই হা এটা কি মানু মান্য তোর বহুন্নু কিরাডা তুই আবার শুরু হচ্ছিস ভাইয়ে তুমি বলছো যে তুমি একলা গেছো এখন আবার মানু তোমার আর মানুর মধ্যে আয় একজন যায় আয় পুরো এলাকা লই যায় তোর কি তোমার তোমার আর মানুর মধ্যে কি অবৈধ সম্পর্ক আছে ইতের ফোন দিতে দাঁড়া ভরি দিত না ভারি দিয়ে কেন আর মাথা ইলে আর বজার কুদি এডে একটু বুঝছি দাঁড়া দাঁড়া আর কেন করতে তোমরা কি ছেলে ছেলে অবৈধ সম্পর্ক করতেছো রে এসা ফালতু কথা না হইছে ফালতু এ তুই আমার বড় আয় ইতের হই এই এসা আরেকবার যদি উল্টা পাল্টা হতে কিন্তু হস আই গম গমাই না তোর মাধ্যম কিন্তু তোর সাইজ ভাইয়ে এন মারার মাধ্যম তোর আই সাইজ ভাইয়ে কাজ করাবেন না কি কাজ করে তুই তোরে দি কাজ করাবেন না ভাইয়ে তোরে দি কি কাজ করে তুই হনা হা মেরে গোন না তোরে দি কাজ করে তুমি তোরে দি কাজ করে তুই তুমি এখন কক্সবাজার নে হবার হইতো আমি এখন কক্সবাজার কি এডা এনার ফোন মারিবি নি এখন তো ভাইয়ে কাজ করাবেন না কি কাজ করাই তুই ভাইয়ে কাজ করাবেন না কি কাজ করাই নি ও মাথা করাই তুই আচ্ছা ভাইয়ে তুমি এই রাতে বিচের ফাড়ে যে ঘুরবে না এখানে গেছে রাতে বিচের ফাড়ে আজ স্যাডের খুশি আই বেসত ঘুরি আই যেটা মনে হয় ঘুরি তোর কালার রাতের বারোটার পরে বিচে রাতের বারোটার পরে কাজ করাবেন না কি হাজ করাইতাম তুই কি আর এসা আর মাথা সান্দি মান্দি আর মাথার ডাকনা খুলি দু দুয়ার লোক আরে মগজুদ্ধ বাইরে যাবে কি বাজি মাথা আরাপ না করি স্যার আপনি কক্সবাজার গেছেন কাজ করাবেন না কি কাজ করাইতাম কি কাজ করাইতাম আই একটু বেড়াবেন না কি কাজ কাজ কাজ কাজ কি কাজ এখন বাবু তুই হতো এটা মানুষ বাবু আরে তোমার তোমার গলার গলা তার সিরে যাবে ভাই ইয়ে এ কাজ করাবে না আর গলা তার হইতে আর তার এক তো হাড়ি বেলা দিয়েছিস তুই এ ভাই ইয়ে এ কাজ করাবে না তোর কাজের মারা তোর কাজের গুষ্টি কাজের মা থেকে এখন কাজ কুটলে ওইটা দোষ তুমি আমার ঘর থেকে আমার জীবন টানা টানা বানাই দিছো আমার ঘর থেকে আমাকে বাইর করে দিছে আমার ড্যাডি এখন তুমি আমাকে কাজ না দিলে কেমন হবে তোমার তুমি জিনিসটা কিভাবে নিচ্ছ আমি জানি না আমি তোমার দোকানে কাজ দেওয়ার জন্য বলতেছি দে আমাকে তোরা কাজ দেওয়ার ব্যবসার

কিন্তু ভাই এ কাজ করাবেন না তোর কাদের হালাল বালা